পচা আঙ্গুরের মতো শরীরটা বিশাল মাথার চুলগুলো হবে কোকড়া কপালে লেখা থাকবে কা ফা রা এটা মোমেন ছাড়া কেউ দেখবে না কারণ মোমেন না হলে কাফের চিনা যায় না ঠিক কিনা যে নামাজ পড়বে না সে কখনো দাজ্জালের ওটা দেখবে দাজ্জালকে আল্লাহ বলে বসে থাকবে সে দাজ্জালকে বলবে নবী কারণ তার তো ইমাম নাই দাজ্জালকে বলবে আল্লাহর অলি কিন্তু যে মোমেন সে ঠিকই চিনবে এই দাজ্জাল সবচেয়ে বড় কাফের ঠিক কিনা আবার বলেছেন সুরা কাহাব যারা পরিপূর্ণ পড়বে তার সারা শরীর থেকে নিয়ে আসবান পর্যন্ত আল্লাহ নূরের বাতি দিয়ে ভরপুর করে দিবেন আর যারা দশ আয়াত পড়বে শুধু তাদের শরীরটাকে আল্লাহ নূরানি বানায়া দিবেন আবার আরেকজন মহাদ্দেশ বলেছেন যারা সুরা কাহাব পড়বে এই জুমাবারে যে পড়বে আগামী সাত আট দিন পর্যন্ত তার সব বিপদ মুসিবত গুণা আল্লাহ মাফ করে দিবে এটাকে কেউ কেউ মৌকুফ বলেছেন এমনি কাসিরও বলেছেন হাদিসটা মৌকুফ মানে ডিটেন রিচ টু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা রাসুলসাল্লাম পর্যন্ত পৌঁছে নেয় মৌকুফ কিন্তু আমল যদি আপনি সুরা কাহাফের উপর আমল করেন আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন আলহামদুলিল্লাহ এটার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে আবার সুরা সাবা সুরা ফাতের শুরু হয়েছে কি দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে এইভাবে আল্লাহর কোরআনের পাঁচটি সুরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ বলছেন সুরা নামের ভিতরে আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহ যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সুবাহ আল্লাহ বলি অজাল আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন তারপরেও যারা কাফের তারা আল্লাহর সাথে বিভিন্ন সেরেক করে ঠিক না বেঠি আল্লাহর সাথে সেরেক করে বিভিন্ন প্রতিমূর্তি বানায় বলে যে আল্লাহরও ক্ষমতা আছে আমার হুজুরেরও ক্ষমতা আছে আল্লাহও ছেলে দিতে পারে কোন মাদারও ছেলে দিতে পারে এইভাবে আল্লাহর সাথে শরিক করে আবার বলে আল্লাহ গায়েব জানে হুজুরও গায়েব জানে আল্লাহর যে সমস্ত ক্ষমতা এগুলো আর কাউকে দেয়া যায় নাই যেমন খাওয়ার মালিককে বাঁচানোর মালিককে তুফান আসলে উদ্ধার করাবেন কে তুফানের সাথে মোকাবেলা করবেন এই কথাটা বলা না যায় তুফানের সাথে না ডেঙ্গুর সাথে মোকাবেলার শক্তি আমাদের নাই ঠিক কিনা বরং তুফান আসলেই আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু বুলবুল উঠে বঙ্গোপসাগরে ধাক্কা দেয় ভারতে ভারতের লোকেরা কয় ব্যাপারটা কি উঠে সেখানে ধাক্কা আমাদেরকে দেয় আমি একবার যাচ্ছিলাম দিল্লি এয়ারপোর্টে অনেক বড় এয়ারপোর্ট তো একজন ঠাকুর ঠাকুর চিনেন তো মাথায় অনেক চুল থাকে মোস দাড়ি একদম শরীরে কাপড় কম ঠাকুরজি তা আমাকে এরকম বলছে নমস্তে নমস্তে মানে আমার মাথা তোমার পায়ের তলে এটা বলবেন না এটা জায়েজ নাই বলা তা আমি বললাম না কিছু আমি এমনি ইশারা করলাম তিনি আসলেন কাছে তা আমাকে বললেন शायद आप बांग्ला मुल्क से है ऐसे हाँ हम बांग्ला मुल्क से और कहाँ से है मैं यहाँ से हूँ तुम्हारा पास एक सवाल है क्या सवाल है अरे तूफान आगाज होता है बंगाल में और आ जाता है मेरा मुल्क में आप क्या करते हैं বলে তুফান উঠে বঙ্গোপসাগরে কিন্তু ধাক্কা দেয় আমাদের আপনারা কি করেন আমরা আমি বললাম যখনই আমাদের দেশে কোনো তুফান উঠে আমাদের দেশে তখন কোনো দল থাকে না হিন্দু বৌদ্ধ কিচ্ছু থাকে না সবাই একসাথে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লা আমার আল্লাহ যখন আমার কোন গোলাম আমার কাছে চায় আমি তাকে আযাব দেই না যখনই আপনি কালেমা পড়েন আপনার গুনা মাফ করে দেন কে আগের সব গুনা মাফ সুহান যখনই কালেমা পড়লেন গুনা কি মা আরো চমৎকার কথা বলেছেন আমার নবী সাল্লাম তিনার সব কথাই সুন্দর তিনি বলতেন যখন কেউ কালেমা পড়ে কালেমা আল্লাহর সামনে গিয়ে কাপা শুরু করে আল্লাহ বলেন উস্কুনিয়া কালেমা হে কালেমা তুমি শান্ত হও কালেমা বলে কাইফাস কুনুয়া রাব্বি হে আল্লাহ আমি কেমনে শান্ত হব আমি তো জানি না আমাকে যে পড়েছে তাকে আপনি মাফ করে দিয়েছেন কিনা আল্লাহ বলেন শোন কালেমা তুই তার মাথা থেকে জিব্বায় আসার আগেই আমি তার গুণাগুলো মাফ করে দিয়েছি এজন্য যখনই কষ্টে পড়বে লা আবার যখনই দেখবেন কোন হিন্দু ভাই মারা যাচ্ছে কোন বৌদ্ধ মারা যাচ্ছে কোন মুসলিম এমন লোক মারা যাচ্ছে যে কখনো নামাজ পড়ে নাই যে কোনো মানুষ যখন মারা যাচ্ছে তার পাশে গিয়ে পড়ে মোহাম্মদুর যখনই তার মুখ দিয়ে এই কালেমা বের হবে তার জীবনের গুণাগুলো মাফ করে দিবেন কে রাসুলসাল্লাম নিজের ঘরে আসতেছেন একজন ইহুদি রাসুলসাল্লামকে ডাকলেন কতটা ভালোবাসতেন তিনি মানুষকে আমরা তো অন্য ধর্মের লোক দেখে ঘৃণা করি এটা ইসলামের কাজ নয় সকল মানুষকে ভালোবাসবেন পাপকে ঘৃণা করো পাপিকে নয় মানুষ সবচেয়ে আদর করেন কে কে আদর করেন আল্লাহ রাসুলসাল্লামকে ডাকলেন একজন ইহুদি রাসুল সাল্লাম তার ঘরে চলে গেলেন ঘরে যাওয়ার পরে লোকটি বলছে হুজুর আমার বড় ছেলেটা মারা যাচ্ছে আপনি একটু তাকে আদর করে দেন রাসুলাম তার মাথার কাছে গিয়ে বলছে আসলে মিয়া বোনাইয়া হে ছেলে তুমি কালে বাপড়ে মুসলমান হয়ে যাও ছেলে বাপের দিকে তাকালো বাপ মাথা ঝুঁকি দিয়ে বললো লম্বি যা বলে তা করে নাও ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ কালেমাও শেষ জীবনও বলেন একটু আগে ছেলেটা জাহান্নামি ছিল এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে এই কাজের জন্যই আমরা দুনিয়াতে এসেছি কেউ জাহান নামে যাক এটা কোনো মুসলমান চাইতে পারে কাউকে জাহান নামিয়ে বলবেন না জায়েজ নাই জায়েজ কাউকে জাহান নামি বলা যায় নাই জান্নাতি বলাও যায় নাই দুইটার কে বনি ইসরায়েলের এক লোক নিজে he was very pious person he was very practicing he use to say someone he holy person একজন লোক ছিল খুব ফরেজগার তিনি আরেকটা ছেলেকে বলতো ওই জাহান্নামি ওই জাহান্নামি মারা গেল দুইজন রাসুসাল্লাম বলছেন দুইজন কেলা নিয়ে আসলেন তুমি তাকে জাহান্নামি বলছো কেন তা প্রথম তাকে জিজ্ঞেস করলেন জান্নাতের মালিক কে বলছে আল্লাহ আপনি জাহান্নামের মালিক কে আপনি তো আমি মালিক হলে তুমি জাহান্নামি তাকে বানাইলে কেমনে সেই লোকটা আমার এবার ঠিক মতো করে নাই কিন্তু এত বড় কাজ করে নাই আমার মালিকানা নিয়ে টানাটানি করে নাই ঠিক কিনা তুমি আমার মালিকানা নিয়ে টানাটানি করেছো তাকে মাফ করে দিলাম তোকে জাহান নামে পাঠাইয়া দিলাম অহংকার যেন না থাকে সরিষা পরিমাণ অহংকার থাকলে আমল বর্মা ঠিক কিনা নিজেকে বড় মনে করবেন না কখনো বরং ছোট হয়ে থাকবেন বড় করে দিবেন কে দোয়া পড়েন আল্লাহ হুম্মা ইজআলনি في عيني صغيرة وفي أعين الناس كبيرة হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দাও মানুষের চোখে আমারে বড় করে দাও কি সুন্দর দোয়া মানুষটা জানি কত সুন্দর ছিলেন সুবাহ আল্লাহ কি সুন্দর দোয়া তিনি পড়তেন তিনার নাম ছিল মোহাম্মদ সাল্লু নবী মোর পরশমণি আর কোন শক্তি না আপনারা এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নবী মোর পরশুমণি কি গুণা হবে নাকি কত সুন্দর কথা জোরে বলেন নবী মোর পরশুমণি নবী মোরে সোনার খনি আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি আল্লাহ নাম জপতে হবে কার নাম নবী আলি সাল্লাম কার নাম জপতেন তিনি পড়তেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে কার নাম জপতেন আল্লাহর নাম এখানে একটু ভুল করে ফেলবেন আমরা কারো মানুষের নাম আমরা যোগ্য না যোগ্য একমাত্র আল্লাহর নাম হ্যাঁ। সমস্ত সৃষ্টি কার নাম জপে সাব্বাহানিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বোতলের পানি হলো ক্যান্সার মিস্টার ক্যান্সার এগুলো যে দেশে বোতল প্লাস্টিকের বোতলের ব্যবহার যত বেশি সেই দেশে ক্যান্সার তত বেশি আমেরিকাতে ক্যান্সার সবচেয়ে বেশি